আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন সবাই welcome to my Facebook page এখন রাতের কয়টা বাজে রহিম বাজে একটা রহিমকে নামায় দিব আসলে আমরা মাত্র কুমিল্লা থেকে আসছি মাত্র না প্রায় এগারোটার দিকে আসছি কুমিল্লা থেকে তো এতক্ষণ অফিসে ছিলাম তো এখন বাসা যাব রহিমকে ড্রপ করে তারপর আমি বাসা যাব আসতে ধীরে আপনাদের সাথে একটু এটা আমার ফার্স্ট মডেল ব্লগ রহিম এটা আমার ফার্স্ট মোটো ব্লগ এটা আমার ফার্স্ট মোটো ব্লগ বুঝছস আচ্ছা তুই কিছু বুঝবি না চলে যাই ওয়েলকাম ওয়েলকাম আচ্ছা ঠিক আছে জায়গা আল্লাহ হাফেজ হ্যাঁ সাবধানে চলে যাইস গাইস মাত্র রহিমকে ড্রপ করে দিলাম ওর বাসা চলে যাবে রিক্সা নিয়ে তো আমি আসতে ধীরে ধীরে বাসা চলে যাই এত পরিমাণ শীত এই রোডটায় মানে রাতের বেলা আসলে এত শীত লাগে সংসদ ভবনের সামনে বাট একটা জিনিস কি ভালো লাগে এই জায়গাটা আসলে খুব ভালো লাগে মানে মাইন্ডটা ফ্রেশ লাগে ঠিক আছে আর তিন দিন যাবৎ বাসের বাইরে খাওয়া নাই গোসল নাই ওরে বাবা রে বাবা এটা কি এটা যদি উল্টে পরে অবস্থা খারাপ হয়ে যাবে কারণ ট্র্যাক থেকে রাতের বেলা একটু সাবধানে কারণ তারা গাড়ি চালায় না অন্য কিছু চালায় অনেক শীত এত পরিমাণ শীত আমি আছি কোথায় আছি আমি নিজেও জানি না বাট এই প্লেসটা খুব ফেভারেট একটা টাইমে অনেক আসা হতো এখন স্টান বন্ধ করে দেওয়ার কারণে এখানে কেউ আসা হয় না বাট প্লেসটা নাইস অনেক মিস করি পুরনো দিন রাতের বেলা অনেক ঠান্ডা রাতের বেলা বাইক চালালে বোঝা যায় কি পরিমাণ ঠান্ডা হাতে নেই গ্লাভস সরি গাইজ গ্লাভস নাই বাইকটা প্রায় পঁচিশশো ছিয়াশি কিলোমিটার হয়ে গেছে আমি থুয়ে গেছিলাম মনে হয় অ্যারাউন্ড তেইশশো না চব্বিশ বাইশশো মেবি বাকিটা মইন চালায় করছে কালকে মেবি মোবিল ডাউন দেওয়া লাগবে কারণ এই মোবিলটা দিয়ে বেশি পরিমাণ ইউজ হয়ে মোবিল ডাউন দেওয়া লাগবে আর কি আই মিন সার্ভিস দেওয়া উচিত আর রিসেন্ট আমার বাইকে বাইকের আর কি ব্রেকটা কাজ করতেছে না কারণ আমি যেভাবে ব্রেক ইউজ করি এই ব্রেকটার আমার কমফোর্ট না প্লাস আমি কনফিডেন্স পাই না এখন মহাখালী আইসা পড়ছি কি মামা আসলে একা বাইক চালাতে কেমন যেন একটু বোরিং লাগে সবসময় টিম নিয়ে চলাফেরা হয় তো বাট রাতের বেলা একা যাইতে খুব বোরিং ফিল লাগে তাই একটু উঠতে উঠতে যাই এসে বললাম বাসার কাছাকাছি এখন গুলশান এক নাম্বার আছি মারে মা কারণ গুলশান আসলে বাইক চালালে খুব ভয় লাগে কারণ সবাই তো টপ মারে যাক যাওয়া যায় কেউ তো নাই কারণ এখানে সবাই গাড়ি অনেক জোরে চালায় কখন কোন দিক দিয়ে উঠায় দেয় ঠিক ঠিকানা নাই কারণ গুলশান বলে কথা আর রাতের বেলা সবসময় গাড়ি বাইক বলেন গাড়ি বলেন সেন্সিটিভভাবে চালানোটাই উচিত একটু হুঁশিয়ারি সতর্কতার সাথে বাইক চালানো উচিত রাস্তা এত খালি ও কি ভাল লাগে আসলে রাতের বেলা বেরোলেই খুব ভাল লাগে এই জন্য রাতেই ঘুরি বেশি যাক ফুচকা খাওয়া লাগবে ফুচকাটা মিস করা যাবে না রাতের বেলা ফুচকা আর একটু টক হ্যাঁ যাক মামার ফুচকার দোকানটা অন আছে যাক এই ফুচকার দোকানটা আপনারা রাতের চারটা বাজে আসলেও পাবেন না যাক জায়গা আজকে খাবো না কালকে খাবো আজকে এমনি বাইরে খাবার অনেক খাইয়া ফেলছি কারণ সারাদিন গ্যাস্টিকই খাই বাসার বাতার খাওয়া পরে না কপালে জুটে না মনে হইতেছে কি সাজেকের থেকে নামতেছি এমন কিছু ফিল হয় এখান থেকে নামলে আর উঠলে হাই মামা কি অবস্থা মামা আমার অনেকদিন পরে দেখছে ঠিক আছে বাইকটা পার্ক করে উমা এটা আবার কোন পার্কিং যাই হোক কেমন দিক দিয়ে রাখছে জায়গাটা খালি খালি হ্যাঁ এই যে আমার স্টান মুড পালসার ওকে এইভাবেই ফালে রাখছি কারণ স্টান করা হয় না তাই ভিডিওটা এই পর্যন্তই সবাই দোয়া করবেন আশা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিব have fun peace love you all আসসালামু আলাইকুম